নমস্কার স্প্রেডশিটের কথার উপর জিওজেব্রার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত আপনি জিওজেব্রাই প্রথমবার ব্যবহার করলে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন টু জিওজেব্রা টিউটোরিয়ালটি দেখুন এখানে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 LTS এবং জিওজেব্রা সংস্করণ 3.2.40 ব্যবহার করছি এই টিউটোরিয়ালের উদ্দেশ্য হল জিওজেব্রার মধ্যে স্প্রেডশিটের ব্যবহার কিভাবে করবে তা শেখা এই টিউটোরিয়ালে আমরা স্প্রেডশিটের ব্যবহার প্রাথমিক তথ্য উপস্থাপনা এবং গণনা করার জন্য করব এবং হিস্টোগ্রাম তৈরির জন্য তথ্যের ব্যবহার করব আমরা এও দেখব যে বারবার তৈরি করতে হয় এমন জিওজেব্রা বস্তু তৈরি করার জন্য স্প্রেডশীট ভিউ কিভাবে ব্যবহার করা যায় যেমন সমান্তরাল লাইনের একটি সেট তৈরি করা প্রথমে আমরা 50 নম্বরের পরীক্ষায় 50 জন ছাত্রের নম্বর ব্যবহার করব এখানে from এবং টু ক্লাস boundaries তাছাড়া ফ্রিকোয়েন্সি উপলব্ধ আমি frequency কে ক্লিপবোর্ডে প্রতিলিপি করতে যাচ্ছি এখন জীয়োজেব্রা উইন্ডোতে প্রথম ধাপ স্প্রেডশিট ভিউ দৃশ্যমান করে তোলা প্রথমে ভিউতে টিপে স্প্রেডশিট ভিউ নির্বাচন করুন এখন স্প্রেডশিট ভিউকে এখানে নিয়ে আসুন প্রথম column A from column B to এবং কলাম C ফ্রিকোয়েন্সি প্রতিনিধিত্ব করে এখন আমি ফ্রিকোয়েন্সি প্রতিলিপি করছি আমি একে এখানে পেস্ট করছি এখন ফ্রম এবং to এর মানের জন্য আমি এখানে পেস্ট করিনি কারণ আমি আপনাকে জিওজেব্রা স্প্রেডশীটের আরেকটি বৈশিষ্ট্য প্রদর্শন করব প্রথমে আমি শুরু করব 0 তারপর 5 5 এবং 10 এখন আমি যদি এখানে দুটি সেল নির্বাচন করে এই নীল বর্গক্ষেত্রকে নিচের দিকে টেনে আনি লক্ষ্য করুন যে একটি সমান্তর প্রগতি তৈরি হয়েছে একইভাবে আমি এটি 2 এর মানের জন্য করতে পারি ক্লাস বাউন্ডারি তালিকা এবং ফ্রিকোয়েন্সি তালিকা তৈরি করুন এটি করতে এখানে কলাম B নির্বাচন করুন রাইট ক্লিক করে ক্রিয়েট লিস্ট নির্বাচন করুন L1 লক্ষ্য করুন যার মানে L 1 তৈরি হয়ে গেছে এখন এটি পরিবর্তন করতে রাইট ক্লিক করে অবজেক্ট প্রপার্টিজ নির্বাচন করুন এখানে লক্ষ্য করুন যে প্রথম মান 0 এখানে প্রদর্শিত হচ্ছে এখন ক্লোজ টিপুন এখন ফ্রিকোয়েন্সি তালিকার জন্য একই জিনিস করুন ফ্রিকোয়েন্সি নির্বাচন করে রাইট ক্লিক করে ক্রিয়েট লিস্ট এ টিপুন আমার কাছে L2 রয়েছে এখন হিস্টোগ্রাম তৈরি করার জন্য এখানে ইনপুট বারে যান আপনি এখানে কমান্ড থেকে নির্বাচন করতে পারেন অথবা আপনি শুধু হিস্টোগ্রাম লিখতে পারেন এখানে বর্গাকার বন্ধনীতে এন্টার টিপলে এটি আপনাকে বিভিন্ন বিকল্প বলবে একটি বিকল্প হলো list of class boundaries এবং list of raw data চলুন এটি ব্যবহার করি লিখব l 1 এটি case sensitive এবং class boundary এর জন্য তাছাড়া l 2 frequency এর জন্য এবং enter টিপুন উল্লেখ্য যে histogram এখানে তৈরী হয়ে গেছে হিস্টোগ্রামকে আরো দৃশ্যমান বা পাঠযোগ্য করার জন্য আমি মুভিং ড্রয়িং প্যাড ব্যবহার করব এবং তারপর আমি এখানে ড্রয়িং প্যাড properties এর উপর রাইট ক্লিক করব এবং ডিসট্যান্স কে 5 পরিবর্তন করব ক্লোজে টিপুন তারপর আমি জুম আউট করতে পারি এবং পুনরায় আকার প্যাড স্থানান্তরিত করব উল্লেখ্য যখন আমি হিস্টোগ্রাম তৈরি করি এটি a 250 মান নির্মাণ করে a হল প্রতিটি বারের প্রস্থ এবং দৈর্ঘ্যের গুণফল আমি এখানে এই a এর মানকে উপরে নিয়ে যেতে পারি পরবর্তী ধাপ হল y অক্ষের উপর সমান্তরাল রেখার একটি সেট তৈরি করতে স্প্রেডশীট ভিউতে বিন্দু এবং লাইন তৈরি করা এখন আমি একটি নতুন জিওজেব্রা উইন্ডো খুলব এখন জিওজেবরা থেকে যে কোনো কমান্ড এখানে সেলে লেখা যেতে পারে প্রথমত বিন্দু তৈরি করার জন্য আপনাকে এরকম শুধু একটি বিন্দু দিতে হবে এখানে প্রদর্শিত A1 নামক বিন্দুর উপর লক্ষ্য করুন যার সেল অ্যাড্রেস কলাম A এর সারি 1 এ আছে যার স্থানাঙ্ক হল 12 এখন একইভাবে আমি এখানে 22 লিখব enter টিপব আমি আ2 পাবো এখন আমি এই সেল্স দুটিকে নির্বাচন করি এবং তারপর নীল বর্গক্ষেত্রকে নিচে টানি এটি এখানে নিয়ে আসি এই টিউটোরিয়ালের জন্য আমি আলজেব্রা ভিউ বন্ধ করে দেবো উল্লেখ্য যে আমি এখানে 10টি বিন্দু পেয়েছি এবং একইভাবে আমি কলাম বি এর মধ্যে বিন্দু হিসেবে 1,4 রাখব আমি এখানে এই বিন্দু পাবো এখানে রাইট ক্লিক করে শো লেবেল নির্বাচন করব এই সেল ঠিকানা B1 দেখায় আমি আবার লিখতে পারি 2 4 আমি B2 পাবো আমি একে আবার টানবো এবং আমি এখানে 10টি বিন্দু পাবো এখন তৃতীয় কলামে আমি যদি রেখাংশ তৈরি করতে চাই আমি জিওজেব্রা কমান্ড সেগমেন্ট ব্যবহার করতে পারি এবং মানে আমি সেল ঠিকানা A1 দিতে পারি আমি একে এখানে নিয়ে আসি B1 এবং এন্টার টিপুন এটি সেই রেখার দৈর্ঘ্য যা a1 এবং b1 এর মধ্যে আছে এখন আমি শুধু এই কক্ষটি নির্বাচন করব এবং এটিকে নিচের দিকে টেনে আনব আমি 10টি সমান্তরাল লাইনের একটি সেট পাবো আরো একটি উল্লেখ্য বিষয় জানা যাবে যদি আপনি অপশনস এবং আলজেব্রা তে যান এটি ভ্যালিউতে আছে অর্থাৎ কলাম C তে রেখার দৈর্ঘ্য পাবেন আমি এটিকে কমান্ডে পরিবর্তন করতে পারি এবং এটি আমাকে কমান্ড প্রদর্শন করবে এখন নির্দেশিত কাজ প্রথমে নির্দেশিত কাজে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে কোনো একটি বর্গের 35 জন ছাত্রের বাড়ি থেকে স্কুলের দূরত্বের একটি হিস্টোগ্রাম তৈরি করুন আমার কাছে এখানে ক্লাস বাউন্ডারিজ এবং ফ্রিকোয়েন্সি রয়েছে তথ্য প্রস্তুত করতে স্প্রেডশিট ভিউ ব্যবহার করুন ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সি লিস্ট তৈরি করুন তালিকার সাথে হিস্টোগ্রাম নির্মাণ করতে ইনপুট বার ব্যবহার করুন ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে হিস্টোগ্রামের মধ্যে পরিবর্তন নিরীক্ষণ করুন আমি ইতিমধ্যে টিউটোরিয়ালটি এখানে নির্মিত করে রেখেছি লক্ষ্য করুন এখানে হিস্টোগ্রামের উপর এখন পরবর্তী নির্দেশিত কাজ দ্বিতীয় নির্দেশিত কাজে আমি স্প্রেডশিট ভিউ ব্যবহার করে সমকেন্দ্রী বৃত্ত তৈরি করব বৃত্তের কেন্দ্র চিহ্নিত করতে অঙ্কন প্যাডে বিন্দু A আঁকুন ব্যাসার্ধযুক্ত কলাম A তৈরির জন্য স্প্রেডশীটের ব্যবহার করুন কেন্দ্র A এর সাথে বৃত্ত এবং কলাম A থেকে ব্যাসার্ধ নির্মাণের জন্য স্প্রেডশীটের কলাম B এর ব্যবহার করুন কেন্দ্রবিন্দু A কে স্থানান্তরিত করে নিরীক্ষণ করুন আমি এখানে নির্দেশিত কাজ নির্মিত করেছি কেন্দ্রবিন্দুকে স্থানান্তর করে বৃত্ত নিরীক্ষণ করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু a টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই সম্বন্ধে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য ইন্ট্রো ধন্যবাদ